আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উস্তা মারুম কি মারবে উস্তা উস্কা যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিব আমি গান শোনাবো আমি যাব না আমি অনশন করবো ওসিয়া সুলতান কুন্ডা প্যাক হইয়া আমার অপমান করছে রাস্তায় মারছে থানায় মারছে আমার ন্যাংটা ছবি তুলছে তুই বোঝস না আমি কি চাই আমি তো সুলতানের বইনে ন্যাংটা ছবি পোস্টার দেখবার চাই আমাদের সঙ্গে Jaffer, Jaffer, Jaffer, Jaffer, Jaffer.